ঠিকা শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম দশ হাজার টাকা পেনশন অবিলম্বে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তিসহ নানাবিধ দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সিআইটিইউ এর পক্ষ থেকে বুধবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের দুই নম্বর গেটের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় তার পাশাপাশি আগামী দিনে শ্রমিকদের স্বার্থে সিআইটিইউ এর দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানানো হয় সিআই সিআইটিউ এর তরফ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক সিআইটিউ এর সভাপতি দিলীপ মিশ্র সিআইটিইউ নেতা আমিনুল হোসেন মিয়া সহ অন্যান্য কর্মীরা আট মাস হয়ে গেল এগ্রিমেন্টও হচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভোর ছটা থেকে নটা পর্যন্ত অবস্থান করি তার মধ্যে অন্যতম বিষয় হলো এনটিপিসির যারা হর্টিকালচার ওয়ার্কার মানে মালি সোজা কথায় টাউনশিপ এবং প্ল্যান্টের তাদের প্রায় পাঁচ মাস ধরে বেতন হয়নি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য সমস্ত শ্রমিকরা তাদের প্রতি সহানুভূতি জানিয়ে এই অবস্থান করেছে বেশ কিছু সাইডে contract closing benefit retrenchment benefit যাকে বলে ওর কন্ট্রাক্টটা চলে গেলে এক বছরের পনেরো দিনের বেতন বা দু বছরের ত্রিশ দিনের বেতন সেটা অনেক কন্ট্রাক্টার না দিয়ে চলে গেছে তারা এখনও পয়সা পাচ্ছে না আচ্ছা। তার জন্য এই বিক্ষোভ হ্যাঁ নাটক করতে তো আমরা কাউকে বাধা দিতে পারি না এটা কার্যত এক প্রকার নাটক এনটিপিসি শ্রমিকদের বেতন চুক্তি নিয়ে এনটিপিসির ভেতরের সমস্ত ইউনিয়ন আমরা এক জায়গায় বসেছি এবং একটা কমন ডিমান্ড প্লেস করার কথা সেই আলোচনা হয়েছে আবার তারা শ্রমিকদেরকে বিভ্রান্ত করে এই কড়া রোদের মধ্যে এই শ্রমিকদেরকে নিয়ে এখানে নাটক করছে